দু কাপ চায়ের জন্য দিলাম তিন কাপ জল জলটা ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিলাম চা পাতা হাঁড়ির ঢাকাটা খুব ভালো মতো সেট করে দিলাম চা পাতাটা মিনিট দশেকের জন্যে লো ফ্লেমে দমে বসিয়ে রাখলাম এদিকে আমি কিছুটা আমল দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আড়াই চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম জল দুধটা আমি খুব ঘন করে গুলে নিচ্ছি এই হায়দ্রাবাদি দম চাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো বেশ ভালো লেগেছে আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না দুটো কাপের মধ্যে আমি হাফ হাফ করে দুধটা ঢেলে দিলাম এবার দেখে নি চাটা ঠিক কীরকম হয়েছে আমি কালারটা জাস্ট একবার দেখাই দেখুন কি সুন্দর কালারটা এসেছে আমি আরও মিনিট পাঁচেক এটা ফুটিয়ে নেব হয়তো ভাবতে পারেন এতখানি চা আবার মিনিট কুড়ি ধরে ফুটিয়ে নেওয়া বোধহয় তেতো হয়ে যাবে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি এক ফোঁটাও তেতো লাগবে না দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা আমি ভেঙে দিলাম হাঁড়ির ঢাকাটা আবারও দিয়ে দিলাম হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নিলাম গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম চাটা আমি ছেঁকে নিচ্ছি ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে আমি ভালো করে চাটা ঢেলে তারপর দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালারটা তাই না চলুন আমি এবার কাপে ঢেলে নিই আপনারা চাইলে দুধটাকে আরও ঘন করতে পারেন একটু ক্লোজ করে দেখাই দেখুন কি সুন্দর কালার এসেছে তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি স্পেশাল দম চা যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওয়